হ্যাঁ তাহলে এত কষ্টের ভিতরে আমি যে পড়াশোনা করলাম তা পড়াশোনা গুলা কি ছিঁড়তে করছি ভাইয়া মানে আমি কি পড়াশোনা করলাম কি ছিঁড়ার জন্য মানুষ মানুষের জন্য এটা আমরা সকলেই জানি আর একটা কথা বলে গাই সম্মান পাওয়া চাই তো সম্মান বজায় রাখাটা অনেক কঠিন তুমি একটা মানুষকে সাহায্য করলে তাতে তুমি সম্মান হবে এমনটা না সম্মান তোমাকে ধরে রাখতে হবে আর সেই সম্মানে এখন সম্মানিত হচ্ছে আমাদের মানবতা পেরিয়রা ফিরোজ ভাই এই দেখতেছি এখন ফেসবুক কমেন্ট অ্যান্ড ইউটিউব কমেন্টে অনেক ট্রোল এন্ড পোস্টিং ভিডিও হচ্ছে যে নাকি এখন মানুষকে সাহায্য করার নামে প্রতারণা করছে এ নিয়ে আমার একটি ভিডিও আছে ভাই তোমরা চাইলে দেখে আসতে পারো আজকে নিয়ে আসলাম সেকেন্ড পার্ট এদেরকে নিয়ে So hello my brother, welcome back. I am Rev and another new interesting video in my YouTube channel. So everyone কেমন আছো তোমরা? আশা করি তোমরা অনেক ভালো আছো। দেখো গাইজ ছোটবেলা থেকে আমরা জানি আমাদের বাংলাদেশের একমাত্র জাতীয় খেলা হচ্ছে হাডুডু যে খেলাটা নিয়ম অনুযায়ী একজন মানুষ সামনের দিকে গেলে সে মানুষটাকে টেনে পিছনের দিকে আনা আর এখন এটা চলছে ফেসবুক কমিউনিটি আর কমিউনিটিতে অনেক ট্রাই কারণ আমরা দেখতে পাচ্ছি এখন ভিডিও ভিডিওলাকে নিয়ে বানানো হচ্ছে রোস্টিং ভিডিও অ্যান্ড কিছু মিম ট্রোল ভিডিও কিছু Facebook group and Facebook page তো লেগেছে এখন তার পিছনে সে যে মানুষটা জীবনের পুরো অর্ধেক সময়টা আমার দেখার মধ্যে মানুষকে সাহায্য করতে করতে পার করে দিয়েছে এবং সে মানুষটাকে নিয়ে আমরা troll video and roasting video বানাচ্ছি সে মানুষটা একমাত্র হচ্ছে আমাদের মানবতা পেরিওয়ালা ফিরোজ বাই একটা কথা বলে গেছে তুমি যখন একটা মানুষের কাছে সাহায্য চাইতে চাবে সে মানুষটা তোমাকে সাহায্য করতে না পারলে একটু একটা ভালো বুদ্ধি দিবে যাতে করে তুমি কিছু করে খেতে পারো আর তুমি এখন যদি চাও একটা ইউটিউব চ্যানেল বা একটা ফেসবুক পেজ প্রমোট নিতে তাহলে কি তোমার সেটা মানা যায় কখনোই না কখনো ভাবে সম্ভব না কারণ গাইজ মানুষকে যদি সাহায্য করতে হয় তুমি তখন টাকা দাও না হলো বুদ্ধি দাও একটা ইউটিউব চ্যানেল তুমি প্রমোট করে দিলে বা একটা ফেসবুক পেজ তুমি প্রমোট করে দিলে শুধুমাত্র ওই ভিডিওটা ভাইরাল হলো ওই ভিডিওতে কিছু সাবস্ক্রাইবার আন হলো তোমার কথা অনুযায়ী আমি এটা মানলাম গাইজ তবে তোমাকে একটা কথা বলেই ওই ভিডিওতে যদি অ্যাড না আসে ওই ভিডিওটা ওই ইউটিউব চ্যানেলে যদি অ্যাড না আসে পরবর্তী সময় তাহলে তুমি কীভাবে কী করে টাকা ইনকাম করবে আরে আমরা বাঙালিরা হচ্ছে আসলে একমাত্র বোকা যে সামনের দিকে উঠে যাচ্ছে তাকে সামনে থেকে উঠে উঠতে না দিয়ে আমরা এখন চাচ্ছি তাকে সামনে থেকে কিভাবে নিচে নামানো যায় কারণ সে মানুষটা আমার ইউটিউব চ্যানেলটাকে এখন প্রমোট করে দেয় নেই আর একটা কথা বলি গাইস হিংসা হিংসা যদি তোমার ভিতরে থাকে তাহলে তুমি কোনো সফলতা অর্জন করতে পারবে না মাইন্ড অফ হাউ ফিরমো রিমাইন্ডার মাইন্ডের হয়ে তুমি কাজ করে যাও তুমি সফলতা অর্জন করবে তোমার আল্লাহ একটা বাদে আমি এটা অনেক খুশি হয়েছি এখন বটে কারণ যদি তোমার আল্লাহর মাঝে তো তাহলে তুমি পুরো দুনিয়াকে এখন লুটুমুটে খেতে চেষ্টা করতে কারণ তোমাকে বিরোধে একটা পাওয়ার দেয় না এই জন্য তুমি তাকে নিয়ে রোস্টিং ভিডিও বানাতে এসছো আরো বকছে তাই শুনে রাখছো আমি প্রথম ভিডিওতে গালি দিনে তোর একটা একটা ভাগ্য ছিল আর তুই যে রোস্টিং ভিডিও বানাচ্ছিস ভিডিও ভাইকে নিয়ে সেখানে এখন গালি ভর্তি হয়ে গেছে কমেন্ট বক্স গুলোতে বকছে তো শুনো গায়ে মুকেশ সুদর্শন যে মানুষটা নিজের জীবন অর্ধেক সময়টা পার করে দিয়েছে মানুষকে সাহায্য করতে করতে আর তুই কি না বলিস সে মানুষটা সে মানুষটা বিয়ে করে যে টাকা আয় করে সে টাকা থেকে দশ পাঁচ হাজার টাকা দিয়ে দশ হাজার টাকা মানুষকে দিয়ে সে পুরো টাকাটা সে রেখে দেয় নিজের পকেটে বোকা একটু খেয়াল করিস যে সে মানুষটা টাকা দেওয়ার আগে ভিডিও করে না টাকা দেওয়ার সময় ভিডিও করে সে মানুষ টাকা দেওয়ার সময় ভিডিও করে সেই মানুষটা জানো না যে যত টাকা দান করছে সে তত টাকা সে পাবে কি না আসলে আমরা বাঙালিরা বুঝাই ভুল করে দেখা এই বলছে যে একটা পা নাই আমি মনে করি পা থাকলে অনেক পা না থাকায় অনেক ভালো হয়েছে কারণ যদি পা থাকতে পুরো দুনিয়াকে এখন লোটপুটে খেতে খাওয়ার চেষ্টা করতো এই ছেলেটি গিয়েছিল ফিরোজ এই ছেলেটি গিয়েছিল ফিরোজ ভাইয়ের কাছে একটা প্রমোট চাইতে তার ইউটিউব চ্যানেল হোক সেটা ফেসবুক পেজ এটা আমাদের দেখার দরকার নেই তবে তার একটা ভুল ছিল যে সে ফিরোজ ভাইয়ের কথা মানেনি এটাই কারণ ফিরোজ ভাই তাকে টাকা দিয়ে কারণ ফিরোজ ভাই তাকে বলছে একটু বাদে টি শার্টের দোকান দিতে সেখানে টি শার্ট বিক্রি করে সে এখন একটা কিছু করে খেতে পারতো কারণ সে সেটা তবে সে সেটা করে নাই একমাত্র কারণ হচ্ছে অহংকার আর হিংসা কখনো মানুষকে সফলতা অর্জন করতে দেয় না সে মানুষটা এই কাজটাকে ছোট করে দেখছে সে বলছে যে ফুটপাতে নাকি আমি কাপড় বিক্রি করবো পড়ালেখা করছে নাকি চিটার জন্য আর কি চিটার জন্য করেছে বলছে ওটা তো আমরা বুঝে গেছি আমরা তো বোকা না তোমার মতো তবে একটি কথা বলি মানুষকে যখন সাহায্য করবে তখন সাহায্য করবে মানুষকে যখন সাহায্য করো তখন তুমি মানুষের চোখে মানুষের চোখে ভালো থাকবে তুমি একদিন তাকে টাকা না দাও তুমি হয়ে যাবে তার চোখে খারাপ তোমার না তোমার প্রতি হবে হিংসার প্রতি হিংসা এই ছেলেটাকে একদিন প্রিয়জন সাহায্য করলো আর সাহায্য করলো এই জন্য সে ইউটিউব চ্যানেলে বা হোক ফেসবুক পেজের জন্য একটু প্রমোট চাইতে গেল ফিরোজ ভাই তা না দিয়ে তাকে বললো একটা ব্যবসা করতে আর সে প্রতিটা কাজ সে কাজটাকে ছোট করে দেখছে সে আরে ভাই একটা কথা বলি তুমি যখন একটা ব্যবসা করতে সেখান থেকে একটু ব্যবসায়ী বড় ব্যবসায়ী হতে পারতে একদিন ইউটিউব চ্যানেল খুলে তো তুমি হোক ফেসবুক পেজ তোমার চাইতে গেছে যদি একটা ভিডিও ভাইরাল না হয় তুমি তাকে ইনকাম করবে কি করে আরো বানাইছে একটা রোস্টিং ভিডিও কিছু কিছু ফেসবুক পেজ তো তোমার সাথে পাল্লা দিয়ে বানাচ্ছে তার তার সাথে মিম ভিডিও অ্যান্ড ফল করতে থাকে সো গাইজ আজকের মতো এখানে বিদায় গুড বাই টাটা খোঁজা নেক্সট ভিডিওতে দেখবেন এদেরকে নিয়ে আরো একটি ভিডিও তো চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করে দেন আর ভিডিওতে একটু লাইক করে দেন গুড বাই